বাষট্টির শিক্ষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের সম্ভ্রম ও মুক্তিযুদ্ধে বীর যুবা কিশোরদের নামে শপথ নিচ্ছি মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য লক্ষ্য অসাম্প্রদায়িক বাংলাদেশ বাংলাদেশ গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও শিশু কিশোরদের জন্য জন্য একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে আমরা সর্বদা আমরা সর্বদা আমাদের মেধা আমাদের মেধা শ্রম বিনিয়োগ করব বিনিয়োগ করব জয় আমাদের সুনিশ্চিত জয় আমাদের সুনিশ্চিত জয় বাংলা জয় বাংলা বাংলাদেশ চিরঞ্জীব হোক